হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এটাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও আর আমরা প্রথম ভিডিও এই ডিজে অ্যাডামকে নিয়ে হাজির হয়েছি গেম প্লে করার জন্য তো দেখা যাক সে ডিজে অ্যাডাম আজকে কি এরকম কাজ কার্যকারী হতে পারে তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে দুটো এনিমি তো দুটো এনিমি কাছ থেকে কীভাবে বাঁচতে পারি দেখি নিয়ে এলো আর আমি তো এরপর চলে এসছি আমার আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় ক্লিপে এবার দ্বিতীয় দ্বিতীয় ক্লিপে আমরা ডিজে র্যামকে নিয়ে কী রকম পারফরমেন্স করতে পারি দেখা যায় কিছু থেকে একটি বান্দা আমাদেরকে অ্যাটাক করছে দেখো এনিমি এনিমিটা এনিমি এনিমি এনিমি থেকে আছে ফ্যাক্টরির ছাদের উপরে ট্যাঙ্কের উপরে ও ভাই একটা শট ডাউন কিন্তু আমার টিমমেট দিকে গেছে ও ভাই টিমমেটকে কে ডাউন করে একটু বান্দা ও ভাই আরেকটা শট আরেকটা শট আরেকটা শট ও কিল ও কে কি নিজের গুণমান তো আমি নিজেই করছি তো টিমমেটকে রিভাইভ দিয়ে নিই তারপরে কী হয় দেখা যাক তো এরপর চলে এসেছি আমরা ফ্যাক্টরি অ্যাকোলকটার মাঝখানে টাওয়ারের কাছে দেখা যাচ্ছে সামনে একটা এনিমি একটা আমি তো নিজের নির্মাণ নিজেই করছি যাই হোক হেডশটটা লেগেছে ভালো তো আমার টিমমেট সামনে দেখিয়ে যাচ্ছে দেখা যাক সামনে একটা এনিমি আছে কি হয় ও ভাই ফ্যাক্টরির দিকে একটা এনিমি ফ্যাক্টরি ড্যামেজ যা বান্দারি কোথায় গেল খুঁজে পাওয়া যায়নি এনিমিটিকে তো সাথে যে এনিমিটি ছিল আবার তাকে রিভাইভ করে দিয়েছে তাকে আবার শেষ করে দিয়েছে কে পিছন থেকে মারে একটা গ্লোবাল এবার তাকে ভিএসএসে কোপ দেওয়ার চেষ্টা সামনে এগিয়েছে এই কোপ দিল গ্লোবাল গ্লোবাল গ্লু করে না এনিমি বাঁচাও দূর তেরি আমি কী বলছি এসব টিমমেট বাঁচাও বাঁচাও টিমমেট আমি তো মরে গেছি যাই হোক টিমমেট আমার লাস্টে লুটে নিয়ে তারপরে কী করতে পারে টিমমেট যাচ্ছে টাওয়ারের দিকে সামনে এনেমি পিছনে এনেমি টিমমেট কী করে দিয়েছে ছাতু টিমমেট ফেলবে গ্লোয়াল দেখ ও ওপি ও টিমমেট যাবে টাওয়ারের ওপর টিমমেট একটুর জন্য বেঁচে গেছে খুবই অল্প হেলতে দেখা যাক সামনে দুটো এনিমি টিম কি করতে পারে টিমের পেছনে একটা এনিমি দেখতে পাচ্ছি টিমেট কাকে ফায়ার করছে টিমের সামনের এনিমিদেরকে দেখছে গাছের আলে একদিনকে দেড়শোর একটা তারপর আবার কী করতে পারি জুম করে বসে আছে টেন টেন জুম করে বসে আছে দেখা যাক কী করা যায় ও ফাঁকাটা ফায়ার করছে দেখা যাক টিমমেট আবার একটা ড্রেসের ফাটকা এরপরে এনিমিগুলি বেরিয়ে গেল কিন্তু টিমের একটা গুলি লাগাতে পারলো না টিমের যাচ্ছে এলিমিগুলির কাছে দেখা যাক টিমমেট কী করতে পারে খতরনাক শট তারপর আবার একটা ড্রেসও কিন্তু টিমমেট শেষ হয়ে গেছিলো কিন্তু বসে গ্লোয়াল তারপর টিমমেট এবার কী করতে পারে টিমমেট হাতে নিয়েছে বোম ঠিক ঠিকবে ওদিকে ও বোম নয় নেট করছে নেট এবার টিমমেট বনফাই জ্বালিয়ে দিয়েছে তার হিল করার জন্য টিমের সামনে এগিয়ে যাবে যাবে যাবে এই লাফিয়ে গেল আর টিমের শেষ oh, তারপরে এরপরে আমরা চলে এসেছি তৃতীয় ক্লিপ দেখা যাক সামনে একটা এনিমি ও এটা কি নেট কাটা ক্রিকেট ক্রিকেট বাবা এই লুট বক্সটা উপরে আছে এই লাফিয়ে কত সুন্দর লুটার দৃশ্য লুটারটা সেরা হচ্ছে লুট বক্সে নেট লুট নেওয়াটা এটা একটা সেরা দৃশ্য সেরা এরপর আমাদের বুলসিতে অ্যাটাক হচ্ছে আমাদের একটা এনিমিটাকে মারতে পারে জন্য কি কিন্তু এনিমিটি পারে গেলে সিটি করে উপরে তো টিমিটকে এবার রিভাইভ দিতে হবে ওখানে বান্দাটি কোথায় গেল সেই এনিমিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সামনে গাড়ি গাড়িতে দুটি এনিমি এসছে ডাউন আরেকটি আরেকটি দুটি ডাউন হয়েছে দুটি কিল কনফার্ম করে দিতে হবে কনফার্ম ভাই কি আবার একদিনকে রিভাইভ দিয়ে তুলেছিল শেষ এরপর আমরা একটু মাশরুমটা পাইনি এ কি একটা এনিমি oh তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব